ওই শোনো আমি আমার মনটা তোমাকে দিতে চাই আরে মন তো সবাই দেয় তুমি তোমার কিডনিটা দাও আইফোন কিনবো দাও দাও দাও কিডনি দাও বাজো কটা ভাই কিলো ভাই মারলেন কে ভাই মুখে বলে না কইরা দেখাই মানে একটা মারছে মানে একটা বাজে ভাগ্য ভালো বারোটা আওয়াজে নেই কি ভিডিও বানাইতাম ভিডিও বানানি ভাল লাগে না এক লোক স্কুলে পড়তাম এই সিরিয়াসকে দুই বাচ্চার মা আর আমি অন্য সিঙ্গেল বেবি তুমি তো জানোই তোমাকে আমি কত ভালোবাসি হ্যাঁ ভাই বল কেমন আছিস কার সঙ্গে কথা বলছো হে আমার বন্ধু সৌভিক সৌভিক ফোনটা লাউড স্পিকার অন করো হ্যাঁ ঠিক আছে করছি করছি করছি হ্যাঁ ভাই বল কি করছিস এই তো রে বসে আছি ওকে বলো আমার বউ চলে গেছে হ্যাঁ ওকে বলো আমার বউ চলে গেছে আমার বউ চলে গেছে উফ বেবি আমি তো একেবারে ভয়ই খেয়ে গিয়েছিলাম বাপরে কত নরম গালবে তোর নরম গাল মার মার মার আরেকবার মার বাপরে কি মাখিস বে গালে নরম কত বে বাতিজা তোর বলি বিয়া করব রিপ্লে দিতাম এখন তুই কি রাজি না সাসা চিক চিক করে বালি কুতা নাই কাদা টিকটকে দেখবা সব কালো মেয়ে সাদা তোর নাম কি তুই কি পারো কিচ্ছু পারো না ভিডিও করো আমার সাথে টিকটকে বাইরে লেবা হ্যাঁ। কেমনে কি ব্যাপার তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন কালকে রাতে তোমাকে নিয়ে একটা রোমান্টিক স্বপ্ন দেখছি আচ্ছা তা কি রোমান্টিক স্বপ্ন দেখলা শুনি ঝাঁটা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিড়েছি তাই তো বললি আমার সারা শরীর ব্যথা করতেছে কেন আর মা বাপের লগে তোর বাপ মা কোনায় থাকে আর লগে তোরা ব্যাকে কোনায় থাস এক লগে উফ তোর বাড়ি

আপু আপনি তো দেখতে অনেক সুন্দর আপনার চুলগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আপনি কিসে পড়েন কিসে পড়ালেখা করেন আপনি পড়ালেখা করেন নাকি অন্য কিছু স্কুল ড্রেস পরে আছেন ব্যাপার কি কিসে পড়ালেখা করেন আপনি ক্লাস সিক্স কিসে পড়েন ক্লাস সিক্স আল্লাহ রে আমরা ক্লাস সিক্সে গান্ডা আবার গা তো আবার গা গান্ডা গা বাহ আমার